বুকে এরিকা কেটে যাবে একা একা জীবনে কি কখনো কবনা আর তোর দেখা শুধু কি এরিকা কেটে যাবে একা একা জীবনে কি কখনো কবনা আর তোর দেখা এভাবে পুড়ে যাবে মন কত আর ছুঁয়ে যাবে সব দেখা কান্দাবি তুই আর কত ভালো জ্বালাবি তুই কত কথা গাছের পাতায় উইরা যাবে কি তোর জীবন একাকি ডালে ডালে উড়বি ঘিরে চোখের জলে এই বুক যায় ভাসিয়া জ্বালি কি আগুন বুকে দিয়া যা তুই নিভাইয়া ঘিরে চোখের জলে এই বুক যায় ভাসিয়া জ্বালি কি আগুন বুকে দিয়া যা তুই নিভাইয়া এভাবে জায়গা আর তোর দেখা শুধু কি এই কেন যাবে একা একা জীবনে কি কখনো পাবো না এভাবে পুড়ে যাবে মন আমায় ছাইরা আমারে তুই নিয়া যা তোর মেঘের ডানায়